নমস্কার বন্ধুরা সুইট কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি মিক্স ভেজ শুরু থেকে শেষ অবধি ভিডিওটি আপনারা দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো তবে চলুন বন্ধুরা বানিয়ে নিয়ে যাক আজকের রেসিপি মিক্স ভেজ আজকের recipe mix veg mix veg বানানোর জন্য আমি নিয়েছি সর্বপ্রথমে বিনস এক বাটি কেটে রেখেছি যেটা দুশো গ্রাম মতো পরিমাণ সঙ্গে আছে গাজর যেটাকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর আছে সঙ্গে মটরশুঁটি সঙ্গে আছে আলু যেটাকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি সাথে আছে পনির এটাকে আমি টুকরো টুকরো করে রেখেছি সাথে আছে পেঁয়াজ মিক্সড করানোর জন্য যেগুলো দরকার সেগুলো আমি কেটে ধুয়ে টুকরো টুকরো করে রেডি করে নিয়েছি এগুলো বানানোর জন্য যেগুলো মশলা সেই মশলাগুলো হচ্ছে জিরে গোটা জিরে হলুদ নুন টমেটো কুচনো জিরে লঙ্কা আদা বাটা সরিষার তেল লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা কাজু বাদাম এটা হচ্ছে মগজ আর এই যে মশলাটা আছে যেটা দেখছেন সাদা সেই মশলাটা হচ্ছে এই কাজু এবং মগজ দিয়ে পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে একটা সুস্বাদু টেস্টি খাবার বড় বড় হোটেল বা রেস্টুরেন্টেও পাওয়া যায় এটা খেতে সুস্বাদু আজকে আমি সেই বানাবো মিক্সড ভেজিটেবল তবে ভিডিওটি আপনারা দেখতে থাকুন চলুন বন্ধুরা বানিয়ে নেওয়া যাক মিক্স ভেজিটেবল চলুন বন্ধু বানাচ্ছি মিক্স ভেজিটেবল মিক্স ভেজ বানানোর জন্য আমি কড়াই গরম হতে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি তাতে সরিষার তেল কারণ যে বিনসটা আছে বিনসটা একটু আমি অল্প ভেজে নেব তেলটা একটু বাড়িয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বিনসগুলো গন্ধ থাকেই তো একটু ভেজে নিলে পরে কী হবে এই জিনিসটা গন্ধটা চলে যাবে এবং দেখতেও ভালো লাগবে খেতেও টেস্টি হবে এটা আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব এভাবে আমি গাজরটাও ভেজে নেব আলুটাও একটু ভেজে নেব হালকা করে তারপর মশলা দেব আপনারা ঘরে বানাবেন খেতে খুব ভালো এটা যদিও একটু অন্যতম খাবার যে কোনো জায়গাতে গেলে মিক্স ভেজটা মানে সব কিছুতেই মানে ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা খুব বেশি ভালো হয় না অল্প পরিমাণ ঝাল বা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় যদি মনে করেন যে আপনারা ঝাল খাবো একটু ঝাল দিতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে আমিও অনেক রকম সবজি দেওয়া যায় কিন্তু এটাতে সব থেকে ভালো লাগে বেশি मतलब भेजे नहीं जाए বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি গাজর বিনস এবং আলু এগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি সবজিটা বানানোর জন্য আমি যেগুলো মশলা দিচ্ছি ফোড়ন প্রথমে অল্প সামান্য জিরে জিরের পর আমি দিচ্ছি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সে পেঁয়াজ কুচেনোগুলো আমি একটু ওটা হালকা ভেজে নেবো গ্যাসটা একটু বাড়ি দিচ্ছি অল্প সামান্য পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো মশলাগুলো বন্ধুরা মিক্স ভেজ বানানোর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন যদি চ্যানেলটি ভালো থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সেও জানিয়ে দেবেন আপনারা ঘরে বানাবেন বানিয়ে খাবেন দেখবেন প্রতিদিন খেতে খুব টেস্টি আপনি যদি মনে করেন আরও কিছু সবজি মিক্স করবো সেটিও করতে পারেন আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে পেঁয়াজটা পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো কারণ এই সবজিটি বেশি নুন যদি কম বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না একটু কম থাকলে বরং একটু ভালো লাগবে আর ঝালটা মোটামুটি আপনারা বাড়িয়ে নিতে পারেন কারণ অনেকে তো ঝাল পছন্দ করে না আবার কেউ কেউ হয়তো একটু বেশি ঝাল খায় সেই কারণে আপনারা ঝালটা একটু বেশি নিতে পারেন পেঁয়াজটা যে পুরো লাল করতে হবে সেটা কোনো কিছু না অল্প সামান্য ভেজে নেবেন কেননা পেঁয়াজের যে একটা মানে গন্ধ থাকে সে গন্ধটা কেটে যাবে পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বা শুকনো লঙ্কা পেস্ট আমি এটা পনিরটা ভেজে নিইনি যদি মনে করেন যে আপনারা পনিরটা ভেজে নেবো তো পনিরটা ভেজে নিতে পারেন কিন্তু আমি ফুলটা ভেজে নিই আমি বিনস মশলাটা কষানো আমার হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো মেনগুলোতে দিচ্ছি এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মটরগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরগুলো এবার এটা দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব কারণ মটরশুটিগুলো কাঁচা ছিল তো একটু সেদ্ধ হতে সময় লাগবে আর আলু যেগুলো একটু ভেজে নিয়েছিলাম আর সামান্য একটু সেদ্ধ হবে তাই আমি মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি এটা এক থেকে দুই মিনিট একটু সময় লেগে যাবে আপনারা দেখতে পাবেন বন্ধু আমি এটা কষিয়ে নিচ্ছি দিয়েছি মিক্স ভেজ এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো সবজিটা এবার নামিয়ে নেব বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখেছেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি এবার আমি সবজিটা গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি কমিয়ে দিলাম আর কি এবার আমি সবজিটা তুলে নেব আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা অবশ্যই আপনারা ঘরে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন এই দেখুন বন্ধুরা কেমন লাগছে বলুন রেডি আমার মিক্স ভেজ